গুরুস্থানে রেখে গেছে তো ওইখান থেকে কোন গুরুস্থানে রেখে গেছে সম্মানিত দর্শক এই পৃথিবীটাকে কত রূপে কত রকমে কত চিত্রময়ে আল্লাহ সৃষ্টি করেছেন কাউকে রেখেছেন পাঁচতলাতে এসি রুমে আবার কাউকে রেখেছেন ওভার ব্রিজের নিচে ফুটপাতে এটাই তো পৃথিবীর নিয়ম সময়ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না কোটি কোটি অর্থ সম্পদ যাদের আছে তাদেরও যে সময় আর এই যে রাস্তার নিচে ওভার ব্রিজের ফুটপাতে যারা শুয়ে ঘুমাচ্ছে তাদেরও যে সময় একইভাবে প্রবাহিত হচ্ছে সেই দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলাম অদ্ভুত এই সুন্দর পৃথিবীটার মানুষগুলোর ভিতরে মায়া মহব্বত ভালোবাসা কোনোটাই মনে হয় নেই যার প্রমাণ আমার স্ক্রিনে যাকে দেখছেন তাকে দেখলেই উপলব্ধি করা যায় মানুষ কত নিষ্ঠুর হতে পারে কারণ সুখ মানুষে টাকা পয়সা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে অর্থ সম্পদ দিয়ে সুখ আনা যায় না কারণ জিন্দা লাশ বলতে এই ব্যক্তিটাকে দেখলেই বোঝা যায় জিন্দা কাহাকে বলে সেই রকম আমিও একজন জিন্দা লাশ যখন আমার সব কিছু ছিল ভালোবাসা মায়া মহাব্বত স্ত্রী সন্তান সবই ছিল আজকে আমার অর্থ সম্পদ কোনোটাই নেই আজ আমি নিঃস্ব একা এই বৃদ্ধ মহিলাটার মতো যাযাবর রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তাই এই মহিলাটাকে ভিডিও করার আমার কোনো ইচ্ছা শক্তি ছিল না কারণ যখন আমি রাস্তায় দিয়ে হাঁটছিলাম এই বৃদ্ধ মহিলাটাও ক্ষুধায় অনুভব করতে পারছিলাম যে ওনার খুব ক্ষুধার্ত আস্তে আস্তে তার কাছে যায় যখন বসলাম গায়ে পশম শিংড়ে ওঠার মতো কিছু কথাবার্তা এবং তার মুখ থেকে যেগুলো শুনতে পারলাম আসলে মানুষ নামে পশুরাই করতে পারে মানুষ নামে যারা পৃথিবীতে বাস করে যে রূপধারী এরা এই ধরনের কাজ করতে পারে না কতটুক নিষ্ঠুর হলে একটি মানুষকে কবরস্থানে রেখে আসা যায় সেই চিত্রটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি মোহাম্মদ ইসমাইল হোসেন একজন জিন্দা লাশ হিসেবে আপনাদের কাছে উপস্থাপনা করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনার এই জায়গায় কেউ আছে জায়গার ঠিকানাটার নাম বলেন তো ভালো করে

আমার করতে পারে না কতদিন থেকে হ্যাঁ থাকেন কোন জায়গায় বলতে পারেন ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা হয়েছে আসে কি দিয়েছে কি দিয়েছে দেশে বাড়ি কি সিলেট সিলেটের দিকে হবে এই যে আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আছে কি আছে আমরা বারো জন ছেলে আছি বারো জন মাইয়া আছি বারো জন ছেলে বারো জন মেয়ে আপনার আপনার নাম কি বলবেন তো খুদেজা যা বেগম হ্যাঁ যা

वो ईटे हमारे कटाई में इसी के हमारा आप सकते हमी ने आपको यह दी सको हमी ने आपको यह दी এখন আপনি কি হাঁটতে পারেন না হাঁটতে পারি আমার কোন জায়গায় গুরুস্থান আন্না কইরাছি কেডা হয়ে গেছে গুরুস্থানে গুরুস্থানে রেখে গেছে তো ওইখান থেকে কোন গুরুস্থানে রেখে গেছে গুরুস্থানে বলতে কি কবরস্থানের ভিতরে আপনারা রেখে গেছেন কখন রাত্রে না দিনে আপনার ছেলে মেয়ে না অন্য কেউ গুরুস্থানে মেয়েদে রেখে গেছেন তাহলে ওহেন থেকে এখানে আসলেন কেমন করে কোন গুরুস্থানের ভিতরে বলতে পারেন নাম বলতে পারেন রাত্রে নামাই দিছে গুরুস্থানে গুরুস্থানের ভিতরে যে আপনি রেখে গেছে রাত্রে থেকে গেছে না দিনে হ্যাঁ, হ্যাঁ। রাত হ্যাঁ।, হ্যাঁ আপনি কিছু খাইছেন হ্যাঁ কিছু খাবেন কি খাবেন কোন কি খাবেন কলা অন্য কিছু না ভাত ভাত খাবেন আচ্ছা আপনার ঠিকানাটা ভালো করে কন তো আপনার ঠিকানাটা ভালো করে কন আপনি কোন গুরুস্থানে রাইখে গেছে কেডা রাইখে গেছে এটা একটু বলেন আমি একটা খুরি আমি আনিয়েছি আজ মাঝে গুরুস্থান তৈরি আছি প্রিয় দর্শক শুনতে পারলেন এই মহিলাটার জবাব যা মানে গাও শিংড়ে ওঠার মতো কথা নাকে কোন বাকে গুরুস্থানের ভিতরে রাইখা ওনার এইভাবে রাইখা চলে গেছে রাতের অন্ধকারে সেখান থেকে উঠা এসে এই জায়গায় উনি বসে আছে আপনার ঠিকানাটা একটু ভালো করে আপনার কোনো ছেলের কথা নাম মনে আছে আপনার ছেলের নাম মনে আছে এনাকে চেনেন ওনারা কোন যে গুরুস্থানের ভিতরে কে রাইখা চলে গেছে জানেন গুরুস্থানে রাত্রে অন্ধকারে রাইখা চলে গেছে ওইখান থেকে আইসা এখানে বসে রয়েছে হ্যাঁ কোন গুরুস্থানে যে সেটা তো নাম বলতে পারতেছে না মহিলাটাকে যখন আমি কিছু খাবারের আবদার করছিলাম উনি বলছিল কলা এবং দুধের কথা তাই এক প্যাকেট দুধ এবং দুটো কলা নিয়ে তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করলাম সে স্বাচ্ছন্দ্যভাবে কিছু খেলো সিরা দেন একটু সিরা দেন সিরা দেন ওটা ওই সামনের ইয়েটা সিরা সামনে একটু সিরা দেন জানি খেতে পারে কাটিয়া হ্যাঁ এটা চুমুক দিয়ে খান তো আচ্ছা খাইতে খাইতে আপনি আমার এই আপনার ঠিকানাটা আপনার নামটা একটু বললে খুব সুন্দর হইতো বা মোবাইল টোবাইল নাম্বার আপনার ছেলেরে যদি দেখে এই যে ভিডিওটা দেখলে আপনার খুঁজে পাওয়ার কোনো একটা রাস্তাঘাট আছে কিনা মানে আপনাকে বাড়িতে নেওয়া নিয়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশন আছে কিনা এটা যদি বলতেন আপনার ছেলের নামটা বলেন মানে গ্রামটার নাম বলেন নূরপুর নোয়াডি তারপরে এই যে আপনার গ্রামের নাম হ্যাঁ আপনার ছেলের নাম ছেলে তো এর নাম মধুমিয়া এই আপনার আপনার এই যে আর আর কোনো ছেলে আছে নাম কন নাম কইতে পারেন না শুধু মধুমিয়া নামটা বলতে পারলো এটা বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে মনে হয় আর একটু ছিঁড়ে দেন তো ওটা টান দিয়া সিরা দেন একবার তো ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে এই মহিলাটাকে কে বা কোন লোক বা কারা হইতে পারে তা জানি না কবরস্থানে রাখা গেছে এইখানে বিদ্যুৎ অসুস্থ কাতরাচ্ছে যে যেখান থেকে পারবেন ভিডিওটা শেয়ার করে এনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করুন